আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আয়েশা সম্পর্কে বললেন ইন্না ফাজলা আয়েশা আলা সাইরি নিসায়ে কা ফাজলি সারিদি আলা সাইরি তাম হাদিসটি বুখারিতে বিদ্যমান তিন হাজার সাতশো উনসত্তর নম্বর হাদিস বুখারিতে আয়সা রাজি আল্লাহ তালানহার মর্যাদা সমস্ত তরকারির উপর যেমন সমস্ত খাদ্যের উপরে যেমন সারিদের মর্যাদা সেরকম মর্যাদা আয়সা রাদিয়াল্লাহু তালানহার মর্যাদা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালানহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ে করেছিলেন ছয় বৎসর বয়সে নয় বৎসর বয়সে ঘরে নিলেন আঠারো বৎসর বয়সে ভরা যৌবনে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা বিধবা হলেন আল্লাহ নবী এন্তেকালের পরে মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা আরো পঞ্চাশ বছর পৃথিবীর বুকে বেঁচেছিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিয়োগ ব্যথা সব তাপ বুকে ধারণ করে এই মা জননী পঞ্চাশ বছর পৃথিবীর বুকে বেঁচেছিলেন তার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল মুনাফেকেরা দুঃখে কষ্টে অরবিন জুবাই রাজি আল্লাহ তালাহুকে বলছেন ভাগনে আমাদের বাড়িতে আঠা সালার মতো চালনি ছিল না অরবিন জুবাই রাজি আল্লাহ বলেন মা আম্মা আটা চালানের চালনি ছিল না জবের আটা কিভাবে রুটি বানায় খেতেন বসে কোনো পাত্রে নিয়ে ফু দিতাম সাবরাগুলি উড়ে যেত ছেড়ে দিন জবের আঠাশ চাপটি বানিয়ে সাইয়দুল মুরসালিন হাতে দিতাম মায়ের সাথে দিয়ে দিয়ে আল্লাহ তালা না বলেন ভাগিনা মাসের পর মাস চলে গেছে রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল তিনবার নতুন চাঁদ দেখেছি কিন্তু নবী সাল্লামের বাড়িতে চুলায় আগুন জ্বলে নেয় নবীর বাড়ির আয়সা লাইলাতুল কদরের রাত্রি দোয়া খুঁজে বেড়াচ্ছেন বলছেন ইয়ারসুল আল্লাহ লাইলাতুল কদর পেলে আমি কি দোয়া পড়ব আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ এই দোয়াটি পড়ো আয়সা আমার বাড়িতেও আছে আয়সা আপনার বাড়িতেও আছে আমার বাড়ির আয়সা আপনার বাড়ির আয়সা লাইলাতুল কদরের রাত্রিতে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে পুরুষদের সঙ্গে ঢলামালা করছে শুধু বাজার করার জন্য আয়সার পরিবর্তন যদি না হয় আয়সার আখলাকের পরিবর্তন যদি না হয় এ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সম্মানিত মা বোনেরা শুনুন আল্লাহ নবীর স্ত্রী আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা যেদিন এতেকাল করলেন বাকিউল গার কাঁধে তাকে দাফন করা হচ্ছে ওরবিন জুবাইর রাজি আল্লাহ তালানু বলছেন বিশ্ববাসীরা শুনে রাখো মদিনা রেলেমের ভান্ডার আজকে মাটির তলায় চাপা দিয়ে গেলাম আমার খালুর বাড়িতে আমার খালামুনি নয় বৎসর থেকে যে এলেম হাসিল করেছিলেন পঞ্চাশ বৎসর যাবৎ গোটা বিশ্বের মুসলিমের কাছে প্রচার করেছেন তারপরে তিনি আজ পৃথিবী ত্যাগ করে চলে গেলেন আল্লাহ ওয়ারহামহুম করার তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আপনারা আজকের এই মাহফিলে ওয়াজ নসিয়াত শুনছেন আলে মোলামা বক্তব্য দিচ্ছেন আপনারা কি খুশি না বেজান সবাই খুশি তো নাকি সবাই যদি খুশি হয়ে থাকেন তা হাত তোলেন তো দেখি দুই হাত তুলে রাখেন দুই হাত তুলে রাখেন নামাবেন না দুই হাত তুলে রাখেন আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করো বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান ডান হাত নিচে নামান বাম হাত কোথায় ঢুকাবেন বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় কোথায় ঢুকাবেন পকেটে চার্জার পকেটে ঢুকাবেন কেউ বঞ্চিত হবেন না এই মহৎ কাজে পাঁচটি টাকা দিয়ে হলেও সাহায্য করে তারপরে যাবেন ডানে বামে রাখা আছে দান বাক্স সবাই মুক্ত হস্তে দান করবেন যাতে এই প্রোগ্রাম প্রতি বছর এইভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে আল্লাপাক আপনার পাঁচ টাকার বিনিময়ে হলেও এই মহৎ কাজে অংশীদার হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষ যারা আয়োজক যারা উদ্যোক্তা যারা সময় দিয়েছেন যারা টাকা পয়সা দিয়েছেন সবার জন্য খাস দোয়া করি আল্লাহ পাক পরকালের যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ আমিন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা তাওয়াকিনা আযাবান নার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া